আমি হিংসে করি সন্দেহ করি তোমায় বিরক্ত করি কেয়ার করি তোমার সাথে রাগ করি তোমার জন্য কেঁদে ফেলি কারণ তোমায় আমি খুব ভালোবাসি